না আরে কি যাচ্ছেন এটা দেখেন না আপনি মামা কি ব্যাপার মামা বারবার ঘাম মুছতেছেন নেন কোক খান মামা এটা রমজান মাস আমি রোজা রাখছি মারাটা দেন চলে যায়